আচ্ছা, আচ্ছা, দেখা আচ্ছা। যাচ্ছে মার্কেট অ্যাক্সেস জি জি জি মার্কেট অ্যাক্সেস ধন্যবাদ আপনাদের সবাইকেই আমি মূলত আজকের এই ক্লাসটা ফ্যাসিলিটেট করার জন্য প্রথমে এসএমই ফাউন্ডেশন e ফাহিম বা ইয়াসমিন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমার মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে মার্কেট অ্যাক্সেস ম্যাপ তাই মার্কেট অ্যাক্সেস ম্যাপের কি আলোচনা হয় আমরা যদি একটু আউটলাইনটা দেখি আমরা এখানে একটা অবজেক্টিভ থাকবে ইন্ট্রোডাকশন থাকবে অবজেক্টিভ থাকবে আমরা কি রেজাল্ট আশা করতেছি এই মার্কেট অ্যাক্সেস ম্যাপ জানার পরে এই বিষয়টা থাকবে তারপরে প্র্যাকটিক্যাল কিছু এক্সারসাইজ করব আমরা মার্কেট অ্যাক্সেস ম্যাপের থেকে জানার জন্য তারপর কনক্লুডিং রিমার্কস আমার মূলত এই পাঁচটা ভাগে আমার প্রেজেন্টেশনটা যদি বিভক্ত করি সেক্ষেত্রে আমরা প্রথমেই অবজেক্টিভ কি অবজেক্টিভ হচ্ছে এক নম্বর অবজেক্টিভ হচ্ছে হোয়াট ইজ কাস্টমস তারপরে এই বিষয়টা জানা এবং আমার একটা এখানে কি কোশ্চেন থাকবে এই পারপাসে যে কাস্টমস আমি যখন কোনো প্রোডাক্ট বিদেশের কোনো মার্কেটে রপ্তানি করব আমি ওই মার্কেটে কাস্টমস ডিউটি কত দিতে হবে আমার প্রোডাক্টের এই বিষয়টা জানা কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমার যে বায়ার আছে উনি যখন একটা দেশ থেকে ফ্রি কাস্টমস ফ্রি ডিউটি যদি পায় আর আমার দেশ থেকে যদি পনেরো পার্সেন্ট কাস্টমস দিয়ে নিতে হয় সে অবশ্যই যেখানে জিরো টেরিফ আছে ওইটাকেই প্রেফার করবে সুতরাং আমার প্রাইসিংটা এমনভাবে করতে হবে যেন যে দেশ ফ্রি ডিউটি পায় তার সাথে তার থেকে পনেরো পার্সেন্ট কমিয়ে আমার প্রাইসিংটা যদি সম্ভব হয় তাইলে আমি ওই দেশে ব্যবসা করতে পারবো অথবা করতে পারবো সুতরাং এইটা কাস্টম আমাদের মার্কেট অ্যাক্সেস ম্যাপ থেকে জানার একটা বিষয় সেকেন্ড অবজেক্টিভটা হচ্ছে which countries offer my products the most favourable market access condition আমি যেই প্রোডাক্টটা রপ্তানি করতে চাই আপনারা অনেকে জুট নিয়ে কাজ করেন বা একজন বাই রেডিমেড গার্মেন্টস নিয়ে কাজ করেন বা অন্যান্য প্রোডাক্ট নিয়েও যদি কাজ করেন আমার এই প্রোডাক্টটার এইচএস কোড জানার পরে আমার সবার আগে যেটা জানতে হবে এটা হচ্ছে আমার এই প্রোডাক্টটা কোন দেশে সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থায় পৌঁছাতে পারে মানে কান্ট্রি আইডেন্টিফিকেশন প্রথম আমি আইডেন্টিফাই করলাম যে আমার প্রোডাক্টের উপর ডিউটি কত সেকেন্ড আমি আইডেন্টিফাই করলাম যে আমার প্রোডাক্টটা কোন দেশে সবচেয়ে বেশি সুবিধা পাবে থার্ড অবজেক্টিভ হচ্ছে আমাদের লোকেট করতে হবে where are the opportunities for market diversification এখানে বিজনেসের দুইটা কথা খুব প্রচলিত একটা হচ্ছে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন আর একটা মার্কেট ডাইভার্সিফিকেশন প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন হচ্ছে আপনি এক আপা আলোচনা করছিলেন উনি জুট প্রোডাক্টের একটা শিপমেন্ট করেছেন উনি আগামীতে লেদার প্রোডাক্টস এবং রেডিমেড গার্মেন্টসের দিকেও যেতে চাচ্ছেন এটা হচ্ছে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন আর ঠিক এই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের সাথে সাথে মার্কেট ডাইভার্সিফিকেশনের কনসেপ্টটা চলে আসে যখন আমি ইউএস মার্কেটে আজকে এক্সপোর্ট করছি আমি যদি আগামীতে ক্যানাডিয়ান মার্কেট অথবা ইটালিয়ান মার্কেটে এন্টার করতে চাই সেক্ষেত্রে আমার ওই মার্কেটগুলার আমার এক্সপোর্ট মার্কেট হওয়ার পরেই হবে মার্কেট ডাইভার্সিফিকেশন সো এই মার্কেট ডাইভার্সিফিকেশন করার ক্ষেত্রে মার্কেট অ্যাক্সেস ম্যাপ থেকে প্রাপ্ত তথ্যাদি আমাকে খুব হেল্প করবে তারপরে to know what tariff do my competitor space শুধু আমার প্রোডাক্টের উপরেই কোনো দেশে টেরিফ আছে বিষয়টা এরকম না আমার যারা কম্পিটিটর আছে ওই কম্পিটিটররা আমি ইউএস মার্কেটে যদি রপ্তানি করতে চাই সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আমি ফর এক্সাম্পল ফিফটিন পার্সেন্ট আমি ব্যাড মানে ডিউটি দিতে হয় চায়না কত দিতে হয় তার যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় তাহলে আমি তার কাছ থেকে টেন পার্সেন্ট অ্যাডভান্টেজ পজিশনে আছি কিন্তু ইউরোপীয় ইউনিয়নের একটা দেশ যদি আবার সে টেন পার্সেন্টে যায় সে আমার কাছ থেকে পাঁচ পার্সেন্ট এগিয়ে আছে সো আমি যদি আমার কম্পিটিটর কত পার্সেন্ট ডিউটি ফেস করবে এটা না জানি তাহলে আমার বিজনেস স্ট্র্যাটেজি ঠিক করতে পারবো না সো মার্কেট অ্যাক্সেস ম্যাপ ওই বিষয়টা আমাকে ফেসিলিটেট করবে যেটা আমি আমার কম্পিটিটরকে স্টাডি করতে পারবো তারপরে আমাদের আরেকটা অবজেক্টিভ হচ্ছে to analyse forms where can I source materials আমি যেই প্রোডাক্টটা তৈরি করব এই প্রোডাক্টের সবগুলা প্রোডাক্টের র মেটেরিয়ালস আমার দেশেই থাকবে নট নেসেসারি আমার একটা প্রোডাক্ট তৈরি করতে কিছু র মেটেরিয়ালস হয়তো চায়না থেকে আনতে হতে পারে ইন্ডিয়া থেকে আনতে হতে পারে সাউথ আফ্রিকা থেকে আনতে হতে পারে সো কোন দেশ থেকে আনলি সবচেয়ে বেশি বেনিফিটেড হবে এই বিষয়টা জানা খুব জরুরি কারণ আমার দেশের যেসব দেশের সাথে ডিউটি ফ্রি অ্যাক্সেস আছে বা বাইলেটারাল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে অবশ্যই ওইসব দেশ থেকে আনলে আমি মার্কেট প্রিফারেন্সটা পাবো তো এই একটা মার্কেট অ্যাক্সেস বা market preference competitive study product diversification এবং মার্কেট ডাইভার্সিফিকেশন এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আজকে আমরা মার্কেট অ্যাক্সেস ম্যাপে আলোচনা করব এটা হচ্ছে আমাদের এই ক্লাসের মূল অবজেক্টিভ তারপরে আমরা এই ক্লাসের পরে কি রেজাল্ট আশা করতে পারি আমরা কি জানতে পারব এখানে প্রথমে যদি আমি বলি যে আজকে ক্লাসটা করার পরে একজন পার্টিসিপেন্ট ওনার স্ট্র্যাটেজিক মার্কেট ডিসিশন নিতে পারবেন কেমন what are the priorities market and product for trade promotion আমি আমার প্রোডাক্ট এক্সপোর্ট করার জন্য সারা পৃথিবীতে একশো নব্বইটার মতো দেশ এবং টেরিটরি স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট টেরিটরি আছে তা আমি কি আমার প্রোডাক্ট নিয়ে একশো নব্বইটা দেশে যাওয়া আদৌ সম্ভব বা আমি কয়টা দেশে যাব আর যে দেশে আমি আমার প্রোডাক্টটা মার্কেট করতে যাব ওই দেশের ট্রেড রিজিম যেটা আছে বা ট্রেড পলিসি যেটা আছে এই পলিসিটা আমার জন্য ফেভারেবল কিনা এই বিষয়গুলো অ্যানালাইসিস করতে সক্ষম হবো আজকের এই মার্কেট অ্যাক্সেস ম্যাপ স্টার্টের পরে তারপরে আমি কি অ্যানালাইসিস করতে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আইডেন্টিফিকেশন করতে পারবো ইন টার্মস অফ মার্কেট এবং ইন টার্মস অফ প্রোডাক্ট আমি যদি আজকের এই প্রোডাক্ট মার্কেট অ্যাক্সেস ম্যাপ থেকে আমার কম্পিটিটর যারা আছে তা সে কি পরিমাণ ডিউটি ফেস করছে বা ডিউটির বাইরে যেসব নন টেরিফ মেজার্স আছে ফেস করছে এই বিষয়গুলো জানতে পারি তখনই আমি বুঝবো যে আমার কম্পিটিটিভ এজ কোনটা বা কোন মার্কেটে আমি মোর কম্পিটিটিভ সো এই বিষয়গুলা আমরা জানবো পর্যায়ক্রমিকভাবে তারপরে কি জানতে পারবো আমরা প্রিফারেন্সিয়াল অ্যাক্সেস কোন কোন দেশে আসছে কারণ প্রত্যেকটা দেশে প্রিফারেন্সিয়াল অ্যাক্সেস আমার মনে হয় আমরা ক্লাসটা একটু মানে খুব একপাক্ষিক না করে আপনারাও যদি মাঝে মধ্যে হ্যান্ড রেস করেন আপনাদের কোনো কথাবার্তা থাকে আমরা আপনাদের কথাও শুনবো পারস্পরিক আলাপ আলোচনা না করলে ক্লাসগুলা মানে বোধগম্য হবে না বা একপাক্ষিক মনে হতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই যারা আছেন কথা বলতে চাইলে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে নক করবেন অথবা অ্যাটলিস্ট হাত জাগাইলেও আমি বুঝতে পারবো যে আপনারা কথা বলতে যাবেন কেমন সো সেক্ষেত্রে আমি চাইবো আপনারাও কথা বলেন ক্লাসে তারপর আমাদের majority of my countries import আমাদের দেশে যেসব প্রোডাক্ট আসে কোন কোন দেশ থেকে বেশি ইম্পোর্ট হয় বা আমি যদি র মেটেরিয়ালস ইম্পোর্ট করি কোন দেশ থেকে র মেটেরিয়ালস ইম্পোর্ট করলে আমি ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবো বা বেশি মার্কেট বেনিফিট পানি আমার কম্পিটিটিভ এজ বেশি থাকবে এই বিষয়গুলো আমরা আমাদের মার্কেট অ্যাক্সেস ম্যাপ স্টাডির মাধ্যমে জানতে পারবো মার্কেট অ্যাক্সেস ম্যাপ কি আলোচনা করে মার্কেট অ্যাক্সেস ম্যাপের বিষয়বস্তুগুলা কি কি এটা যদি আমরা বলি আপনাকে তাহলে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন The market access map is a free analytical portal that allows users to access, compare, analyze, and download customs tariff, tariff rate, quota, trade remedies, and non-tariff measures applicable to specific goods in a, a given market, any market in the world. market access ম্যাপটা হচ্ছে আইটিসির অন্যান্য যেসব অ্যানালিটিক্যাল টুল আছে আপনারা এর মধ্যে ট্রেড ম্যাপ দেখেছেন তাই না আপনারা ট্রেড ম্যাপ দেখেছেন গত দুই দিন ক্লাসে ট্রেড ম্যাপে আমরা কি জানতে পারি ট্রেড ম্যাপে ট্রেড ফিগার জানতে পারি টপ টেন ইম্পোর্টার কারা জানতে পারি টপ টেন এক্সপোর্টার কারা জানতে পারি প্রোডাক্ট কোন কোন কোম্পানি এই বিজনেসগুলো করছে জানতে পারি এই বিষয়ে ট্রেড ভলিউম জানতে পারি নাম্বার অফ আইটেমস জানতে পারি এই বিষয়গুলো কিন্তু ফাইম ভাই গত দুই দিনে আপনাদেরকে ট্রেড ম্যাপে শিখিয়েছেন বা আপনারাও আত্মস্থ করেছেন কিন্তু আজকে মার্কেট অ্যাক্সেস ম্যাপে আমরা ওই প্রোডাক্টের ইনফরমেশনে নিব শুধু একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন আঙ্গিকে বলতে হচ্ছে কাস্টমস টেরিফ কি এখন প্রথম কোশ্চেন হচ্ছে হতে হোয়াট ইজ টেরিফ টেরিফ বিষয়টা কি তো এই টেরিফটা যদি আমরা বলি টেরিফ হচ্ছে tariff is a tax impose by one country on the goods and services imported from other country একটা দেশের সরকার কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে যে ট্যাক্স আরোপ করে ইম্পোর্ট প্রোডাক্টের উপরে এই ট্যাক্সটার নামই হচ্ছে ট্যারিফ সহজ বাংলা কথায় হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে কোনো দেশের সরকার তার টেরিটরির বাইরে থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসার ক্ষেত্রে যে ধরনের ট্যাক্স আরোপ করে যেই পরিমাণে ট্যাক্স আরোপ করে ওই ট্যাক্সটাকে ইম্পোর্ট ডিউটি বা ইম্পোর্ট ট্যারিফ বা কাস্টমস ট্যারিফ বলি আমরা সবগুলো বিষয় কিন্তু same import duty import tariff customs tariff হচ্ছে বৈদেশিক বাণিজ্যের উপর আরোপিত কর বাংলায় হচ্ছে আরোপিত কর দেখেন এই ট্যারিফ জি এই ট্যারিফটা দুই প্রকার এই করটা দুইভাবে নির্ধারণ করা হয় সাধারণত একটা হচ্ছে অ্যাডভেলোরাম ট্যাক্স আর একটা বা ট্যারিফ অ্যাডভেলোরাম ট্যারিফ আর একটা হচ্ছে নন অ্যাডভেলোরাম ট্যারিফ অ্যাডভেলোরাম ট্যারিফটা হচ্ছে যখন আপনি বলে দিবেন যে আপনার এই প্রোডাক্টটার যেই সেলিং প্রাইস ধরেন আপনি একটা কলম আপনি পঞ্চাশ টাকায় বিক্রি করলেন তো বা এই মাউসটা আপনি পঞ্চাশ টাকায় বিক্রি করলেন তখন অ্যাডভেলোরামটা হবে হচ্ছে ওই পঞ্চাশ টাকার five percent ten percent fifteen percent whatever it is একটা পার্সেন্টেজ যদি নির্ধারণ করা হয় যে আপনার সেলিং প্রাইসের অত পার্সেন্ট গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে তখন ওইটা হচ্ছে অ্যাডভেলোরাম ট্যাক্স মানে বেলোর উপরে নির্দিষ্ট হারে আরোপিত করকে আমরা অ্যাডভেলোরাম ট্যাক্স বলি সেকেন্ড ওয়ান হচ্ছে নন অ্যাডভেলোরাম ট্যাক্স যে ভ্যালু না ভ্যালু ছাড়াও অন্যান্য মানে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ট্যাক্স আরোপিত হতে পারে যেমন স্পেসিফিক ট্যাক্স স্পেসিফিক টেরিফটা কি স্পেসিফিক টেরিফটা হচ্ছে ধরেন আপনি এরকম একটা মাউস নিয়ে আসবেন মাউস নিয়ে আসবেন যেটা আপনি বলে দিবেন যে এটার প্রত্যেক পিস বিক্রি করলে পাঁচ টাকা ট্যাক্স দিতে হবে বা পঞ্চাশ টাকা ট্যাক্স দিতে হবে হোয়াট এভার ইট ইজ আপনি যদি পার পিসে ট্যাক্সের হার কত টাকা হবে এটা আগে থেকে নির্ধারণ করে দেন এটা স্পেসিফিক টেরিফ হলো এটা নির্ধারিত টেরিফ সেকেন্ড টাইমটা হচ্ছে মিক্স টেরিফ এখানে নির্ধারিত না টেরিফটা হচ্ছে আপনি ওই পার্সেন্টেজও না আবার নির্ধারিত না আপনি বললেন যে এটা আপনি এক কন্টেনার ইম্পোর্ট করলে একশো ডলার দিতে হবে তখন এক কন্টেনারের ভিতরে বিশ পিস মাল থাকতে পারে পঞ্চাশ পিস থাকতে পারে পাঁচশো পিসও থাকতে পারে বাট এক কন্টেনারে একশো ডলার এটা হচ্ছে মিক্সড টেরিফ আপনি কম্পাউন্ড টেরিফ হচ্ছে আপনি স্পেসিফিক টেরিফ দিবেন পাশাপাশি মিক্সড টেরিফ দিবেন এটাকে কম্পাউন্ড টেরিফ বলে যেমন আপনি যদি বলেন এক কন্টেনারের উপরে একশো ডলার কর দিতে হবে পাশাপাশি প্রত্যেক পিস বিক্রির পরে ফাইভ পার্সেন্ট বিক্রিত মূল্যের ফাইভ পার্সেন্ট দিতে হবে দুই রকমই হতে পারে দুইটা একসাথে প্রযোজ্য হতে পারে তখন এটা কম্পাউন্ড টেরিফ বলি আর কোটা টেরিফ হচ্ছে কোনো একটা দেশ যদি বলে দেয় যে আগামী এক বছর ফর এক্সাম্পল ইন্ডিয়া থেকে পঞ্চাশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হবে পঞ্চাশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজের উপরে যদি কেউ আনে তাকে per metric ton twenty five percent করে ট্যাক্স দিতে হবে তখন এই যে পঞ্চাশ লক্ষ মেট্রিক টন বলে দিলেন এটা হচ্ছে কোটা আপনি কোটাটা নির্ধারণ করে দিলেন যে এক বছরে ইন্ডিয়া থেকে বাংলাদেশে পঞ্চাশ লক্ষ মেট্রিক টনের বেশি পেঁয়াজ আনতে পারবে না যদি কেউ আনতে চায় তাকে তাকে হায়ার টেরিফ দিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফ তার সেলিং প্রাইসের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে হবে তখন এটাকে আমরা টেরিফ কোটা কোটা টেরিফ বলি এই হচ্ছে মোটামুটি টেরিফ বা ইম্পোর্ট ডিউটি বা কাস্টমস টেরিফ কাস্টমস ডিউটি এটার প্রকারভেদ তাহলে আমরা এই আজকের এই স্লাইড থেকে জানতে পারলাম what is import tariff import duty বা কাস্টমস বা টেরিফ কাকে বলে এবং এটা কতভাবে প্রয়োগ করা যেতে পারে এটা হচ্ছে আমাদের এই স্লাইড থেকে লার্নিং আপনাদের বিজনেসের ক্ষেত্রে কেন কাজে লাগবে কারণ বিজনেস কখনো এক পা কেক হয় না আপনি শুধু এক্সপোর্ট করবেন তা হয় না ইম্পোর্টও করা লাগতে পারে আপনি যখন ইম্পোর্ট করবেন তখন এই ট্যারিফের সাথে আপনাকে অবশ্যই পরিচিত হতে হবে তো এই ট্যারিফগুলা কিন্তু শুধু ট্যারিফ দিয়ে সীমাবদ্ধ না তারপরে আপনাকে ট্রেড রিমেডিজ যদি থাকে তার সাথে পরিচিত হতে হবে ট্রেড রিমেডিজ কি ট্রেড রিমেডিজ নামটা থেকে আমরা বুঝতে পারি যে সকল নীতি নির্ধারণের সিদ্ধান্ত ট্রেডকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে বা বাধাগ্রস্ত করে তাদেরকে ট্রেড রিমেডিস বলে তো ট্রেড রিমেডিস কয় প্রকার প্রাথমিকভাবে আমরা তিন প্রকার এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে অ্যান্টি ডাম্পিং ডিউটি একটা কাউন্টারভেলিং ডিউটি আর একটা হচ্ছে সেফগার্ড ডিউটি এই তিন প্রকার এখন অ্যান্টি ডাম্পিং ডিউটি বোঝার আগে আমার বুঝতে হবে হোয়াট ইজ ডাম্পিং ডাম্পিং হ্যাঁ ডাম্পিং না বুঝি তাহলে অ্যান্টি ডাম্পিং ডিউটি বোঝা হবে না তো ডাম্পিংটা কি ডাম্পিংটা হচ্ছে কোনো একটা কোম্পানি যদি তার উৎপাদন মূল্যের চাইতে কম মূল্যে প্রোডাক্ট সেল করে মার্কেটে তাকে ডাম্পিং বলা হয় ফর এক্সাম্পল আপনি বিদেশি একটা কোম্পানি বাংলাদেশে আসলো এসে বলল যে আমি এই কলমটা উৎপাদন করি একটা কলম সে ধরেন এটা একটা প্যানড্রাইভ এটা উৎপাদন করবে তো উৎপাদন খরচ ধরেন প্যানড্রাইভের উপরের যেই বক্সটা এই বক্সটার মূল্য পাঁচ টাকা ভিতরের চিপসটার মূল্য ধরেন আশি টাকা আর সামনের নর্ভসটার মূল্য ধরেন পাঁচ টাকা আর এটার একটা মুখ থাকবে সিপি থাকবে ওইটার মূল্য পাঁচ টাকা টোটাল একশো টাকা মানে এই পেনড্রাইভটা উৎপাদন করতে কোম্পানির খরচ হয় একশো টাকা কিন্তু যদি ওই কোম্পানি আমাদের দেশে এই পেনড্রাইভটা আশি টাকা দরে বিক্রি করে মানে তার উৎপাদন খরচের সাথে কমে বিক্রি করে তাইলে আমরা তাকে বলবো সে ডাম্পিং করছে উৎপাদন মূল্যের চাইতে কম মূল্যে কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট যদি বিক্রি করে তাকে আমরা বলবো ডাম্পিং করছে তাহলে কম মূল্যে কেন বিক্রি করবে উৎপাদন খরচের চাইতে কম মূল্যে কেন বিক্রি করবে এটা কোশ্চেন হইতে পারে না উৎপাদন খরচের চাইতে কম মূল্যে বিক্রি করবে কারণ কোম্পানি যদি অনেক বড় হয় তার যদি ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি অনেক হিউজ হয় তখন সে কি করবে প্রথম এক দুই বছর কম মূল্যে বিক্রি করে সাবসিডাইজ করে বিক্রি করে তার দ্বারা কম্পিটিটর মার্কেটে অন্য অন্যদের তো সবারই উৎপাদন খরচ একশো টাকা বা একশো পাঁচ টাকা একশো দশ টাকা পঁচানব্বই টাকা তো অন্যান্যদের উৎপাদন খরচ তো তার চাইতে বেশি কম হওয়ার কথা না তো যার জন্য সে কি করবে তার কম্পিটিটরদেরকে মার্কেট আউট করে দেওয়ার জন্য মার্কেট থেকে বের করে দেওয়ার জন্য সে কিছুদিন এক দুই বছর বা তিন বছর উৎপাদন খরচের সাথে কম মূল্যে এই প্যান ড্রাইভটা বিক্রি করবে কিন্তু যেই সে উৎপাদন খরচের কম মূল্যে বিক্রি করে তার কম্পিটিটরদেরকে মার্কেট থেকে আউট করে দিল কম্পিটিটররা মার খেয়ে গেল বন্ধ হয়ে গেল কোম্পানিগুলা তখন এটার প্রাইস একশো টাকার প্রোডাক্টটাকে প্রাইস দুইশো টাকায় নিয়ে যাবে আড়াইশো টাকায় নিয়ে যাবে তখন সে তার প্রফিট উঠায় নেয় এটা পৃথিবীতে এই ধরনের গেমলিং বহুভাবে হয়েছে অতীতে আমাদের দেশেও ধরেন শেয়ার মার্কেটে গেমলিং আমরা নাইনটি সিক্সের ঘটনা জানি বা এই রিসেন্টলি দুই বা দুই হাজার সতেরো আঠারোতে শেয়ার মার্কেটেও এই ধরনের গেমলিং হয় এটা হচ্ছে ডাম্পিং তো এই ডাম্পিং বন্ধ করার জন্য গভর্নমেন্টের হাতে একটা খুব ভালো ইনস্ট্রুমেন্ট আছে যেটা হচ্ছে বিদেশি কোনো কোম্পানি যদি আমার দেশে এসে ডাম্পিং করার চেষ্টা করে তাহলে আমার দেশ কি করবে যেই পরিমাণ কম মূল্যে সে বিক্রি করলো তার উৎপাদন খরচ ছিল একশো টাকা সে বিক্রি করতেছে আশি টাকা মানে বিশ টাকা কমে বিক্রি করতেছে গভর্নমেন্ট তাকে ওই বিশ টাকা এন্টি ডাম্পিং ডিউটি আরোপ করে দিতে পারে যে হ্যাঁ তুমি এখন আমার দেশে যতগুলা প্রোডাক্ট বিক্রি করবা তার উপরে টোয়েন্টি পার্সেন্ট হারে তোমাকে এন্টি ডাম্পিং ডিউটি দিতে হবে এটা একেবারে খুব সুন্দর একটা ইনস্ট্রুমেন্ট আর এটা গভর্নমেন্ট কেন করবে গভর্নমেন্ট করবে তার লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্য এটা হচ্ছে আপনার অ্যান্টি ডাম্পিং আর কাউন্টারভেলিং এখানে আমরা কিন্তু তিনটা কাউন্টারভেলিং সেফগার্ড এগুলার কিন্তু প্রত্যেকটাকে স্পেসিফিক ইয়ে দিয়েছি আমরা পার্থক্যগুলো দেখাচ্ছি তখন অ্যান্টি ড্যাম্পিংটা ডিউটি কিভাবে হয় অ্যান্টি ড্যাম্পিংটা হয় কোনো কোম্পানি স্পেসিফিক অথবা কান্ট্রি স্পেসিফিক ধরেন বাংলাদেশ থেকে জুট গুডস ইন্ডিয়াতে গেলে অ্যান্টি ডাম্পিং ডিউটি দিতে হয় আমাদের ইন্ডিয়ান অথরিটি বাংলাদেশের উপরে একটা অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ করেছিল বাট ফর্চুনেটলি আমরা ইন্টারন্যাশনাল কোর্টে এটা চ্যালেঞ্জ করি এবং আমরা উইন করি বর্তমানে বাংলাদেশের জুট গুডসের উপরে ইন্ডিয়ান ওই অ্যান্টি ডাম্পিং ডিউটিটা নাই এফেক্টিভ নাই বাট দিয়েছিল ওরা চেষ্টা করেছিল আমাদের এক্সপোর্টকে হ্যাম্পার করতে কাউন্টার ভেলিং ডিউটিটা হচ্ছে সাবসিডাইজেশন বন্ধ করার জন্য বা ম্যাটেরিয়াল ইঞ্জুরি বন্ধ করার জন্য এক ধরনের ডিউটি ধরেন ফর এক্সাম্পল বাংলাদেশে কৃষি পণ্য আমরা কিছু ধরেন সবজি বা কিছু মানে লেবু কিছু আপনার সালাদের আইটেম ইন্ডিয়ান সেভেন সিস্টার্সে রপ্তানি শুরু হয়েছিল আমাদের কিছু এই আইটেমগুলা ইউকেতে রপ্তানি হয় আমাদের কিছু আইটেম এই আইটেমগুলা ধরেন মিডল ইস্টের কিছু কিছু দেশে রপ্তানি হয় যদি কোনো একটা দেশের গভর্নমেন্ট মনে করে যে বাংলাদেশ ফার্টিলাইজারে ভর্তুকি দিচ্ছে সাবসিডাইজ দিচ্ছে এই কারণে তার উৎপাদন খরচ কম হোয়ারাজ মিডিল ইস্টের ওই কান্ট্রি ধরেন for example Dubai Dubai government subsidise দেয় না তার উৎপাদন খরচ আমাদের সাথে বেশি তখন সে তার লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্য যদি কোনো ধরনের ডিউটি দেয় এটা হচ্ছে কাউন্টার ওয়েলিং মেজার্স আপনি যে সাবসিডি দিচ্ছেন সাবসিডাইজেশনটাকে লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করার জন্য যেই ডিউটি দেওয়া হয় এটা কাউন্টার ওয়েলিং আরেকটা হচ্ছে সেফগার্ড ডিউটি সেম আপনার কোনো নির্দিষ্ট ইনফ্যান্ট ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখার জন্য আপনি যদি বিদেশি ইনভেস্টমেন্ট ওই খাতে আসা বা বিদেশি কোম্পানির ওই প্রোডাক্ট আপনার দেশে ঢোকার ক্ষেত্রে আপনি কোনো ডিউটি আরোপ করতে পারেন to safeguard your local industry to protect your local industry এই বিষয়টা হচ্ছে এই তিনটা ট্রেড রিমিডিস সাধারণত ইন্টারন্যাশনাল ট্রেডে ব্যবহার হয়ে থাকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা এই এই স্লাইডটা থেকে জানতে পারি যে ট্রেড রিমিডি কি ট্যাট্রিডিমিটি কত প্রকার এবং একটার সাথে আরেকটার পার্থক্য কি একটা হচ্ছে অ্যান্টি ডাম্পিংটা কোম্পানি স্পেসিফিক হতে পারে কান্ট্রি স্পেসিফিক হতে পারে কাউন্টার ওয়েলিংটা হচ্ছে হচ্ছে কান্ট্রি স্পেসিফিক আর সেফগার্ড ডিউটি হচ্ছে সোর্স রেসপেক্টিভ সেফগার্ড ডিউটি যখন আপনি দিবেন কোনো নির্দিষ্ট কোম্পানি বা দেশের জন্য না যত প্রোডাক্ট বিদেশ থেকে আসবে এই খাতের সবগুলোর উপরে সমান ট্যারিফ আপনি কোনো দেশ বা কোম্পানিকে টার্গেট করে দেবেন না সেফগার্ড ডিউটিটা সবার জন্য ইকুয়ালি অ্যাপ্লাইড ফর অল এটা হচ্ছে মূল পার্থক্য এবার আসেন নন টেরিফ মেজার্স জানতে হবে আমাদেরকে নন টেরিফ মেজার্স কি নন টেরিফ মেজার্সটা হচ্ছে অনেকটা নন টেরিফ ব্যারিয়ারও বলতে পারি আমরা আন্তর্জাতিক বাণিজ্যকে বাধাগ্রস্ত করা জি বলেন ইব্রাহিম খলিল আপনি কিছু বলতে চাচ্ছেন স্যার আমি ডাম্পিংটা হ্যাঁ, স্যার স্যার খুব ইজিও স্যার বুঝে ফেলছি যেটা আপনি বলছিলেন যে উৎপাদনের খরচের চেয়ে কম সেটাকে ডাম্পিং ইয়ে বললাম ডাম্পিং স্যার ওই স্যার ওই সিবিডিটা স্যার এরকম ক্লিয়ার না আর কি কাউন্টারভেলিং ডিউটিটা হচ্ছে সাবসিডিকে সাবসিডাইজ করার মানে মানে আমাদের দেশে সারের দাম কত বলেন তো ইউরিয়া কত বারো টাকা কেজি বারো টাকা কেজি এই ইউরিয়া সার যদি আমাদের দেশে বারো টাকা কেজি ইউরিয়া সার কি অরিজিনালি বারো টাকা কেজি ইন্টারন্যাশনাল মার্কেটে ইউরিয়া সারের উৎপাদন খরচ আরো অনেক বেশি চল্লিশ টাকা উৎপাদন ধরেন নাইট্রোজেন গ্যাস ওটাকে বিক্রিয়া করে ইউরিয়া উৎপাদন হয় তো নাইট্রোজেন লিকুইডেশন এবং এটারে হার্ডেনিং করার জন্য যে খরচ ধরেন কাফকো চল্লিশ টাকা কেজি পার কেজি উৎপাদন করে কিন্তু চল্লিশ টাকা পার কেজি যদি উৎপাদন খরচ সে যদি পাঁচ টাকাও লাভ করে বা দশ টাকা লাভ করে পঞ্চাশ টাকা পার কেজি এলে আমার কৃষক কি সার কিনে জমিতে দিতে পারবে না দিতে পারবে না তখন বাধ্য হয়ে আমার গভর্নমেন্ট কি করে এই চল্লিশ টাকা কেজিটাকে সে হয়তো পঁচিশ টাকা ভর্তুকি দিল ভর্তুকি দিয়ে পনেরো টাকা কেজিতে বাজারে বিক্রি করবে কিন্তু আপনি যে আপনি এই ভর্তুকির টাকা নিয়ে আপনি ধরেন লেবু শশা উৎপাদন করলেন করে দুবাই মার্কেটে বিক্রি করবেন হ্যাঁ তখন দুবাইয়ের যে মানে ফার্মার কৃষক সে কি পনেরো টাকা কিনতে পারে সে কিন্তু পনেরো টাকা কিনতে পারে না কারণ তার গভর্নমেন্ট তাকে ভর্তুকি দেয় না সে চল্লিশ টাকা উৎপাদন খরচ দশ টাকা প্রফিট দিয়ে পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি করতে হয় এই যে সাবসিডিটা আপনার এটা কি লেভেল প্লেন ফিল্ড হলো আমি আমার দেশে যদি পঞ্চাশ কেজি ইউরিয়া সার ব্যবহার করে একশো কেজি শশা উৎপাদন করি বা লেবু উৎপাদন করি আর এটা যদি দুবাই মার্কেটে বিক্রি করতে যাই সে আমার সার বাবদ খরচ হয়েছে পনেরো টাকা কিন্তু তার সার বাবদই খরচ হয়েছে পঞ্চাশ টাকা আপনি বুঝতে পারবেন হ্যাঁ পঞ্চাশ টাকা তো এই যে সে পিছিয়ে গেল আমার কাছ থেকে তাহলে কি সে আমার আমি যেই প্রাইসে দিতে পারবো সে ওই প্রাইসে দিতে পারবে না দিতে পারবে না তো সুতরাং আমার এই সাবসিডি সুবিধাটাকে অবসুলেট করার জন্য সে তার দেশে যখন আমি ঢুকবো তখনই বলবে তুমি ঢোকার সময় বর্ডারে বাকি পঁচিশ টাকা দিয়ে ঢুকবা হ্যাঁ। তুমি সারের খরচে যে পঁচিশ টাকা মানে লাভ হয়েছিল তোমার ওইটা দিয়ে ঢুকো তাইলে তোমার লেভেল প্লেইং করবে এবার তুমি খেলো সমস্যা নেই ঠিক আছে বুঝছো না this is a play ground আপনাকে লেভেল প্লেইং ফিল করার জন্য ফরেন কোম্পানির এক্সপোর্টের উপরে আপনার দেশে ঢুকার সময় আপনি যে সাবসিডিকে সাবসিডাইজ করার জন্য এটা কাউন্টার বিলিং মানে আপনাকে আপনার গভর্নমেন্ট সুবিধা দিচ্ছে তাকেও তার গভর্নমেন্ট প্রোটেকশন দিবে এটা হচ্ছে কান্ট্রি স্পেসিফিক হয় সাধারণত যে বাংলাদেশ থেকে কত সারের দাম মানে ভর্তুকির পার্সেন্টেজ কত এটা সবাই জানে তার দেশে ওই ভর্তুকি নাই এই যে ভর্তুকিটা অবসলিউট করার জন্য সে আমার দেশের কৃষি পণ্যের উপরে একটা যে ডিউটি আরোপ করতে পারে কর আরোপ করতে পারে এটা হচ্ছে কাউন্টারভেলিং ডিউটি আর আপনি কি ক্লিয়ার জি স্যার ক্লিয়ার আচ্ছা ফাইন তাহলে আমরা আছি নন টেরিফ মেজার্সে যাই টেরিফটা তো বুঝলাম যে টেরিফটা কি কি বুঝলাম টেরিফ কি কি পেলাম একটা হচ্ছে কাস্টমস ডিউটি দিতে পারে সে অ্যাড ভ্যালোরাম ডিউটি দিতে পারে ট্যাক্স মানে ট্যারিফ অ্যাড ভ্যালোরাম যেটা বলে যে তোমার বিক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট দিতে হবে তারপরে আমরা নন অ্যাড ভ্যালোরাম দিতে পারি নন অ্যাড ভ্যালোরামের ক্ষেত্রে আমরা দেখি স্পেসিফিক হতে পারে মিক্স হতে পারে কম্পাউন্ড হতে পারে কোটা ট্যারিফ হতে পারে এটুকু সবগুলো হচ্ছে ট্যারিফ রিলেভেন্ট মেজার্স এবার হচ্ছে আমি টাকা নিব না যাকে হাতে মারার কথা তাকে ভাতে মারবো এটাও আছে এই ইন্টারন্যাশনাল ট্রেডে আপনারা ধরেন আমি টাকা নিতে পারবো না ধরেন ডেভেলপ কান্ট্রি কারণ ডেভেলপ কান্ট্রিগুলো ডব্লিউটিওতে যখন গ্যাট থেকে ডব্লিউটিও এগ্রিমেন্টগুলো হয় নামা এগ্রিমেন্ট হয় তখন অনেক কিছুই নাইনটি সেভেন পার্সেন্ট পর্যন্ত কমিট করছে যে লিস্ট ডেভেলপ কান্ট্রি বা এলডিসি থেকে নাইনটি সেভেন পার্সেন্ট পর্যন্ত প্রোডাক্ট আমার দেশে ঢোকার ক্ষেত্রে ডিউটি মানে বিনা শুল্কে ঢুকতে দিব এটা কমিটমেন্ট তার সে যখন একবার শুল্কটা ফ্রি করে দিল টেরিফটাকে জিরো বানিয়ে দিল এতক্ষণ যতগুলো আলোচনা করলাম সবটা যদি জিরো হয় যে না আমার কোনো টেরিফ লাগবে না তাহলে সে তার দেশের ট্রেডকে কিভাবে প্রোটেক্ট করবে তখন সে নন টেরিফ মেজার্স বা নন টেরিফ ব্যারিয়ার দিবে তখন সে বলে দিবে যে যেমন প্রথমটাই আছে স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি মেজার্স সে বলে দিবে যে আমার দেশে যদি তুমি কৃষি সবজি রপ্তানি করতে চাও তাহলে ওই সবজির বাগানে কোনো কীটনাশক প্রয়োগ করা দেওয়া যাবে না তোমাকে প্রমাণ করতে হবে টেস্ট দিতে হবে যে এটা কীটনাশক ব্যবহার করো নাই তোমাকে প্রমাণ করতে হবে যে এই প্রোডাক্ট এই সবজিটা উৎপাদনের ক্ষেত্রে তুমি রাসায়নিক সার ব্যবহার করো নাই ক্ষতিকারক রাসায়নিক সার ব্যবহার করো নাই এই ধরনের ক্ষেত্রে স্যানিটারিটা হচ্ছে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি করে এমন মেজার্স গুলা মানুষের স্বাস্থ্য প্রোটেক্ট করার জন্য যেসব মেজার্স নেওয়া হয় ধরেন আমরা বার্ড ফ্লুর সময় ইন্ডিয়া থেকে বা বিদেশ থেকে মুরগির বাচ্চা বা মুরগির ডিম বা মুরগি আমদানি বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে দিয়েছিলাম না এটা হচ্ছে স্যানিটারি মেজার্স যে মানুষের স্বাস্থ্যের প্রতি ক্ষতিকর এমন বিষয়গুলো বন্ধ রাখা সেকেন্ডটা হচ্ছে ফাইডোস্যানিটারি মেজার্স ফাইডোস্যানিটারি মেজার্সটা হচ্ছে আমার গাছপালা উদ্ভিদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন বিষয়গুলো বন্ধ করা বা আমার পশু পাখির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন গুলা বন্ধ করা যেমন ধরেন আজকে ফর এক্সাম্পল আমরা যখন চীনে করোনা ভাইরাস আবিষ্কার হলো চীনে আক্রমণ হলো না করোনা গত বছর অক্টোবর মাসে তখন থেকে যদি সম্ভব হইতো যে বাংলাদেশের মানুষ এয়ারপোর্ট গুলা সব বন্ধ থাকবে সিপোর্ট গুলা বন্ধ থাকবে বাংলাদেশের একজন মানুষও বিদেশে যাবে না বিদেশ থেকে কোনো মানুষ এদেশে আসবে না এরকম যদি প্রোটেকশন আমরা দিতে পারতাম তাইলে হয়তো করোনা ভাইরাস এদেশে না আসলেও পারতো আল্লাহ আলম আল্লাহ মাফ করুক আমাকে বাট এটা একটা প্রাথমিক ধারণা ঠিক তদ্রুপ আমি যখন দেখব বিদেশের কোনো দেশে ধরেন কি আমার দেশে দান বেশি হয় ধানের মরক লেগেছে হয় না অনেক পোকার আক্রমণে ধান সব নষ্ট হয়ে যাচ্ছে তখন ওই সময়টায় বা কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমে আক্রমণে ওই দেশের ধান সব নষ্ট হয়ে যাচ্ছে আমি যদি ওই দেশ থেকে কোনো কৃষি যন্ত্রপাতি হোক কৃষি কীটনাশক হোক বা বীজ হোক ওই সময়টা ইম্পোর্ট করতে দেই সেক্ষেত্রে কি হবে আমার দেশের দানেও একই রকম ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে ওইটাকে আমরা বলি ফাইডোসেনিটারি মেজার্স যখন গভর্নমেন্ট তার মানুষের স্বাস্থ্য জনস্বাস্থ্য অথবা তার প্লান্ট হেলথ বা উদ্ভিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কোনো নির্দিষ্ট মেজার্স দেয় এটার নাম হচ্ছে নন টেরিফ মেজার্স বাট এটা ট্রেডকে বা বাণিজ্যকে আন্তর্জাতিক বাণিজ্যকে হ্যাম্পার করে গট পয়েন্ট এটা হচ্ছে স্যানিটারি ফাইটোস্যানিটারি মেজার্স তারপর হচ্ছে টেকনিক্যাল ব্যারিয়ার টু ট্রেড আমার এমন গ্রাউন্ড যেখানে আমি স্যানিটারি বা ফাইনোস্যানিটারি মেজার্স দিতে পারি না ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে এক সময় শাকসবজি ইন্ডিয়ার সেভেন সিস্টার যেগুলো ধরেন হচ্ছে ত্রিপুরা আসাম মিজোরাম এই এলাকায় রপ্তানি হতো বেশিরভাগ প্রাণ বা আরও দুই একটা গ্রুপ করতো ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন দেখলো যে না আমার এই এলাকাগুলো হচ্ছে পাহাড়ি অঞ্চল ধরেন আসামের ম্যাক্সিমাম পাহাড় মিজোরামেও পাহাড়ি এলাকা বা ত্রিপুরাটা অনেকটা সমতল ভূমি বাট আমার এই দেশে আমার এখানে প্রচুর বাংলাদেশি সবজি আসতেছে তারা সবজি বিক্রি করে টাকা নিয়ে নিচ্ছে তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করলো একটা রুল জারি করলো যে বর্ডারে পৌঁছানোর পরে মানে ল্যান্ডপোর্টে কোনো সবজিবাহী ট্রাক পৌঁছানোর পরে ওই ট্রাক থেকে সবজির স্যাম্পল দিল্লিতে পাঠাইতে হবে দিল্লিতে পাঠিয়ে ওই স্যাম্পলে কোনো ক্ষতিকারক প্রোডাক্ট প্রিজারভেটিভ বা কোনো কিছু নাই এটা টেস্ট করবে এবং দিল্লি থেকে রেজাল্ট আসার পরে এটা খালাস হবে ওই পণ্যটা ইন্ডিয়াতে খালাস হবে এই ধরনের একটা মেজার্স ভেরিয়ার দিয়ে দিল এটা হচ্ছে technical barrier to trade TBT আমি আশা করবো আপনারা বুঝতেছেন বিষয়গুলো টেকনিক্যাল ভেরিয়ার টু ট্রেড তারপর হচ্ছে প্রি শিপমেন্ট ইন্সপেকশন বললো যে আপনি যত প্রোডাক্ট আমার দেশে পাঠাবেন বাংলাদেশ থেকে সবগুলো প্রোডাক্টের উপরে আমার এজেন্ট যাবে উনি শিপমেন্ট হওয়ার আগে হাতে কলমে পরীক্ষা করে দেখবে যে আপনার প্রোডাক্টগুলো আমার দেশের নিয়মগুলো কমপ্লাই করে কিনা এ ধরনের কোনো ব্যারিয়ার যদি দেয় বা মেজার্স যদি নেয় এই সবগুলো হচ্ছে non automatic licensing price control measures export related measure এই ধরনের টেকনিক্যাল যেই টেরিফের বাইরে যে সকল বাণিজ্য বাধা দেয়া সম্ভব এই সবগুলাকে বলা হয় টিবিটি বা নন টেরিফ মেজার্স বা নন টেরিফ ব্যারিয়ার সো এই বিষয়গুলো আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত এটা একটা বিষয় তা আমরা আশা করি থিওরি অংশটা টেরিফ কাকে বলে তারপর ট্রেড রিমেটি কাকে বলে নন টেরিফ মেজার্স কাকে বলে এই বিষয়টা আপনারা ক্লিয়ার আপনারা কি বুঝতে পারছেন এই বিষয়টা ক্লিয়ার কিনা স্যার এখানে একটু ইয়ে করবেন যে এক্সপোর্ট রিলেটেড মেজার বলতে যে ইয়েটা আছে টপিকটা আছে এটা মানে কি মিল করতেছে কোনটা বলেন এনটিএম এর মধ্যে যে লাস্টে ইয়েটার মধ্যে যেটা আছে export related measures export related measures হচ্ছে ধরেন বাংলাদেশ থেকে যখন আমি ইউএসএ তে আমাদের তো রেডিমেড গার্মেন্টসে বেশি রপ্তানি হয় তখন রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে কিছু বিষয় নিয়ম কানুন আছে যেটা আমি সামনে আপনাকে বলবো যে এক্সপোর্ট করতে হলে প্রথমে বলতে হবে কান্ট্রি অফ অরিজিন কোনটা মানে এটা সোর্স কান্ট্রি কোনটা মেড ইন বাংলাদেশ লেখা থাকতে হবে তারপরে এটা শার্ট বা ট্রাউজার যাই হোক এটা ফিনিশিং এর পরে একটা পলিব্যাগে মোড়াতে হবে ওই পলিব্যাগটা পরে কার্টুন জাত করতে হবে কার্টুনটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে পরিবহন করতে হবে তো এই যে প্রসিডিউরটা আগে গভর্নমেন্ট বলে দেয় বা আমার যদি খাদ্যপণ্যের ক্ষেত্রে হয় তাইলে বলতে বলে দেয় যে তোমার এটার মধ্যে লিড এত পার্সেন্টের বেশি থাকতে পারবে না তারপরে সীসা এত পার্সেন্টের বেশি থাকতে পারবে না যেটা হিউম্যান হেলথের জন্য হিউম্যান কনজাম্পশনের জন্য থ্রেট এই বিষয়গুলো যখন এক্সপোর্টের ক্ষেত্রে যেসব নিয়ম কানুন বলে দেওয়া হয় এটাই হচ্ছে export relevant non tariff measure আপনাকে প্রি কোয়ালিফিকেশন দিয়ে দিবে করে দিতে হবে জি জি অথবা ধরেন আরেকটা খুব সুন্দর এক্সাম্পল আছে এক্সপোর্ট রিলেটেড মেজার্স এর ক্ষেত্রে আমরা ধরেন দুই সাল থেকেই শ্রিম বা ওই যে চিংড়ি রপ্তানি করে ইউ e কান্ট্রি গুলাতে কিন্তু দুই সালে এসে হঠাৎ করে আমাদের দেশ থেকে রপ্তানি হওয়া কিছু চিংড়ির মধ্যে সাবুর দানা পাওয়া গেছে চিংড়ির চিংড়ির ডিম আর সাবুর দানা দেখতে কাছাকাছি রকমের সাবুরদানা পাওয়া গেছে তখন আমরা আমাদের বাংলাদেশ যে ট্রেড রিলেভেন্ট যারা কাজ করে ওনারা জানতে পারলেন আমাদের যে রেসিডেন্স রিপ্রেজেন্টেটিভ আছে ব্রাসেলসে বা ইয়েতে এটা আমাদের ইউ e হেডকোয়ার্টারে যে আছেন ওনারা জানতে পারলেন যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের এক্সপোর্টের উপরে ব্যান করে দিতে পারে তখন ওনারা যদি আগে ব্যান করে দেয় আমার এক্সপোর্ট তাইলে ওনার দেখা দেখি ইউ e কান্ট্রিগুলো দেখা দেখি অস্ট্রেলিয়া ব্যান করে দিবে কানাডা ব্যান করে দিতে পারে ইউএসএ ব্যান করে দিতে পারে আমাদের গভর্নমেন্ট কি করলো একদম তারাগারে রাত মানে সাড়ে এগারোটার সময় হঠাৎ করে জারি করে দিল যে এখন থেকে শ্রিম পার ইউতে রপ্তানি করা যায় আমরাই আগে ব্যান করে দিলাম আমরাই যখন ব্যান করলাম তখন কিন্তু আর কানাডা অস্ট্রেলিয়া বা অন্য দেশগুলো আমাদেরকে ব্যান করে নাই আমরা ওই দেশগুলোতে কিন্তু এই শ্রিম রপ্তানি করতে পেরেছি কিছু মেজার্স নেওয়ার পরে যখন বিষয়টা স্টেবিলাইজ হলো এখন কিন্তু আবার শ্রিম রপ্তানি হয় তো এই যে আমার আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণে রাখার জন্য বা আমার ফেভারে রাখার জন্য যে ধরনের এক্সপোর্ট রিলেভেন্ট মেজার্স বা নিয়মকানুন আমি করে থাকি এই সবগুলোই হচ্ছে এক্সপোর্ট রিলেটেড এর আওতাভুক্ত আশা করি বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা থ্যাংক ইউ তো এই বেসিক uh, বলেন নন অটোমেটিক লাইসেন্সিং এটা হচ্ছে আপনি লাইসেন্সিং বিষয়টা আগে বুঝতে হবে লাইসেন্সিং বিষয়টা হচ্ছে আমাদের দেশে একসময় ছিল ধরেন নাইনটিজ এর আগে উনিশশো সালের আগ পর্যন্ত গভর্নমেন্ট সবাইকে সব প্রোডাক্ট ইম্পোর্ট করতে দিত না এখনো দেয় না কিছু প্রোডাক্ট এখনো রেস্ট্রিক্টেড আছে আপনি ইচ্ছা করলে আর্মস ইম্পোর্ট করতে পারবেন না আপনি ইচ্ছা করলেই ধরেন বোমা তৈরির যেটা টিএনটি মানে লিকুইড এটা ইম্পোর্ট করতে পারবেন না আপনি ইচ্ছা করলেই পেট্রোল ইম্পোর্ট করে নিজের মতো বিক্রি করতে পারবেন না খোলা বাজারে তো এই এটা হচ্ছে আমরা এখন কিছু নির্ধারিত পণ্য করি কিন্তু আগে সব পণ্যে ছিল সব পণ্যে বলে দিতে বিশেষ করে সার সার কিন্তু এখনো সবাই ইম্পোর্ট করতে পারে না সারের হ্যাঁ। বাজারটা গভর্নমেন্টের লাইসেন্স পাইতে হয় সারের ডিলারশিপ লাইসেন্স লাগে তারপরে সে ইম্পোর্ট করতে হয় ঠিক এরকম কিছু কিছু দেশ এখনো বিশেষ করে ধরেন কিউ বা ভেনেজুয়েলা বা মানে সোশ্যালিস্ট কান্ট্রিগুলা ওই দেশে ইভেন চায়নাতেও ছিল তাদের মুক্ত বাণিজ্যে আসার আগে ওই সব দেশগুলোতে মুষ্টিমেয় কিছু মানুষকে লাইসেন্স প্রদান করা আছে তুমি পঞ্চাশ হাজার মেট্রিক টন ধরেন ফার্টিলাইজার ইম্পোর্ট করতে পারা তুমি দুই লাখ মেট্রিক টন চাউল ইম্পোর্ট করতে পারবা তুমি পাঁচ লাখ মেট্রিক টন গম ইম্পোর্ট করতে পারবা এই ধরনের লাইসেন্সিং দেওয়া হয় আর যেসব ক্ষেত্রে নন অটোমেটিক লাইসেন্স লাইসেন্সিংটা আবার অটোমেটিক লাইসেন্সিং এবং নন অটোমেটিক লাইসেন্সিং দুই ভাগে ভাগ করেছে তার মধ্যে এটা হচ্ছে যে যেমন আমাদের দেশে সংরক্ষিত পণ্য এটা কিন্তু লাইসেন্সিং এর প্রয়োজন নাই এটা অটোমেটিক লাইসেন্সিং দেওয়া আছে যে শুধু ডিফেন্স ফোর্স বা নির্দিষ্ট কিছু লাইসেন্স হোল্ডার ব্যতীত অন্য কেউ ইম্পোর্ট করতে পারবে না আর্মস যেটা বললাম ঠিক এই নন অটোমেটেড লাইসেন্সটা হচ্ছে আপনার ইয়ে লাইসেন্সিং প্রথা বাদেও গভর্নমেন্ট যে সকল যে সকল সেক্টরকে রিজার্ভ করে রাখে বা সংরক্ষিত শিল্প হিসাবে ডিক্লেয়ার করে রাখে ওই বিষয়টাই ট্রেডকে বাধাগ্রস্ত করে এবং এই রিলেভেন্ট ইয়েগুলো হচ্ছে এনটিএম যেমন আমাদের জাতীয় শিল্পনীতি যদি আপনি পড়েন জাতীয় শিল্পীনীতিতে কিছু সেক্টর আছে অগ্রাধিকার খাত কিছু উচ্চ অগ্রাধিকার খাত কিছু সেক্টর আছে হচ্ছে আপনার এগ্রো প্রসেসিং সেক্টর কিছু সেক্টর আছে ফিশ প্রসেসিং সেক্টর কিছু আছে ফার্মাসিউটিক্যাল এরকম গিয়ে একটা জায়গা আছে সংরক্ষিত সেক্টর যখন আপনি কোনো কোম্পানি কোনো ব্যক্তি ইচ্ছা করলেই আজকে খনিজ সম্পদ আহরণ করতে পারবে না রাষ্ট্র এটা কেন পারবে না রাষ্ট্র এটা সংরক্ষিত করে রেখেছে নন অটোমেটিক লাইসেন্স লাইসেন্স দরকার নাই এনে হচ্ছে অটোমেটিক্যালি এটা বন্ধ তারপরে আপনার খনিজ সম্পদ আহরণ অথবা আপনি যদি ইচ্ছা করেন যে আপনার গভীর সমুদ্র থেকে ইয়ে করা আপনার মিনারেল আমাদের যে ব্লু ইকোনমি বলি এই বিষয়গুলা যেসবগুলা সংরক্ষিত সেক্টরের আওতায় পড়বে ওইগুলা লাইসেন্সিং দরকার নেই অটোমেটিক্যালি এটা হচ্ছে নন অটোমেটিক লাইসেন্সিং এর আওতায় quota quota prohibited arms prohibited item এবং কোয়ালিটি কন্ট্রোল এই বিষয়গুলো হচ্ছে প্রত্যেকটাই নামের সাথে অনেকটা বোঝা যায় যার জন্য আমি প্রত্যেকটা ব্যাখ্যা করার পরিবর্তে নন টেরিফ মেজার্সে প্রথম তিন চারটাই ব্যাখ্যা করতে চাইলাম তাই আপনারা কি লাইসেন্স আচ্ছা। এবং নন অটোমেটিক লাইসেন্স বিষয়টা বুঝতে পারছেন জি আমার কাছে মোটামুটি ক্লিয়ার আচ্ছা ফাইন ফাইন থ্যাংক ইউ তো আমাদের এই পর্যন্ত থিওরি আগে জানা দরকার ছিল নন আমাদের মার্কেট অ্যাক্সেস ম্যাপকে বোঝার জন্য কারণ মার্কেট অ্যাক্সেস ম্যাপে যখন আমরা টার্মগুলো পড়ব যদি আমি এই থিওরিগুলো আগে থেকে মাথায় না থাকে তাহলে আমার বুঝতে সমস্যা হওয়ার কথা তারপরে আরো কিছু বিষয় আসবে যেগুলো আসলে আমি কনকারেন্ট ব্যাখ্যা করার চেষ্টা করব যেন আপনারা বিভিন্ন ডিসিপ্লিনের যারা আছেন তাদের জন্য বিষয়টা সহজ হয় কেমন এইটুকু বলে আপনারা এখন আমরা ব্রাউজ করতে যাই অনলাইনে এক্সারসাইজ করব তো এক্সারসাইজগুলো কি কি আমরা W W dot macmap dot org এই সাইটটাতে আপনারা যদি সবাই একটু ব্রাউজ করেন